আছে ঠিক আমরা ইমানের মৌলিক বিষয়ের পর যে বিশ্বাস ওই বিশ্বাসটা আমরা একটু একটু করে হারিয়ে যেতে যেতে যেতে যেতে যেতে আমরা পথভ্রষ্টতার অতল্প করে চলে যাব আল্লাহর থেকে আমাদের যেই কানেকশন কানেকশন সেখানে কেটে যাবে কানেকশন লাইনচ্যুত হয়ে যাবে তখন আমরা অভাবে মারা যাব মহামারীতে মারা যাব যখন কাফেররা দেখবে যখন মুসলিমরা দেখবে যে আল্লাহর সাথে আমাদের কানেকশন এখন আর নাই আল্লাহর কানেকশন কেটে গিয়েছে তখন তারা আমাদের উপর বোমা বর্ষণ করে আমাদেরকে মেরে ফেলবে বলেন না এই জন্য আল্লাহর সাথে যে কানেকশন এই কানেকশনকে স্ট্রং করতে হবে স্ট্রং করতে হবে এবাদতের মাধ্যমে ইমান আকিদাকে বিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সাথে যেই আমাদের হট কানেকশন ওই হট কানেকশন আমাদেরকে দৃঢ় করতে হবে আমরা তাহাজুদের মাধ্যমে কোরআন তালাবাদ গরিবদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক সমস্ত কাজকর্ম কর্মের মাধ্যমে মসজিদ মাদ্রাসা কোরআন আলে মোলামা সকলের পাশে থেকে আমাদের সাথে আল্লাহর সাথে যে কানেকশন ওই কানেকশন আমাদেরকে একসাথে রাখতে হবে মোবাইলে যদি নেটওয়ার্ক যদি এক দাগ দুই দাগ কমে যায় তখন কিন্তু লাইন পেতে সমস্যা হয়ে যায় ঠিক কিনা বলেন মোবাইল আপনি সম্পূর্ণ কানেক্ট রাখার জন্য সমস্ত তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা আপনাকে পাওয়ার জন্য আপনাকে ফুল নেটওয়ার্ক আল্লাহর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য আল্লাহর সাথে পরিপূর্ণ কানেকশন রাখতে হবে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইয়াই হল্লাদিন আমারও ও তো হলো তোমরা ইসলামে প্রবেশ করো তোমরা আল্লাহর জন্য হয়ে যাও তখন আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ আমরা দেখেছি আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবাইকরাম তারা উপাস ছিলেন তাদের কোনো গাড়ি বাড়ি ছিল না তারা দুনিয়ার কোনো সম্পদ ছিল না তারা পৃথিবীর রাজত্ব করেছে তারাই প্রধানমন্ত্রী হয়েছে তারাই ছিল আমার সরকারের সমস্ত রাষ্ট্রীয় কোষাগার গরিবের কাছে পৌঁছে দিয়েছে তারা দুর্নীতি করে নাই আল্লাহ রব্বুল আলমিন বদর যুদ্ধে এই রমজান মাসে তাদেরকে বিজয় দান করেছেন এই জন্য বলি ভাই আল্লাহর সাথে সেই কানেকশন আমাদেরকে একশো একশো রাখতে হবে আপনি আল্লাহর সাথে কানেকশন একশো একশো রাখেন নাই সেখানে নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে আর আপনি যদি আমাদের মুসিবতের সময় আল্লাহকে দোষারোপ করেন আর আমাদের আলেমদের কথাগুলোকে আপনি কটাক্ষ করেন বলি আপনি আল্লাহর সাথে নেটওয়ার্ক আপনার ফুল আছে কিনা বলেন আপনার সাথে যদি আল্লাহর সাথে নেটওয়ার্ক যদি ফুল না থাকে তাহলে আপনি কোরআন হাদিসের কথাকে আপনি দোষারোপ করে কোনো লাভ আছে এই জন্য চলুন আমরা ভাবি ধর্ম মতে আমরা কতটুকু চলি কোরআন মতে আমরা কতটুকু চলি আমরা কোরআন হাদিস মতে আমরা কতটুকু চলি কোরআন হাদিসের বিধান কতটুকু আমরা মানি আমাদের সামাজিক ব্যক্তিগত রাষ্ট্রীয় অর্থনৈতিক অর্থনৈতিক সমস্ত সেক্টরে সমস্ত ক্ষেত্রে কোরআন কতটুকু আছে ইসলাম কতটুকু আছে তার মিটার দিয়ে মাপেন আপনারা আপনাদের মেধা দিয়ে চিন্তা করেন সুতরাং চলুন আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে আমরা শুধু শুধু কোরআন হাদিসকে আমরা ভুল বসলে কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ইমানকে মজবুত করে দিন আমাদের ইমানকে মজবুত করে দিন আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে দাও ফিতনার যুগে ইমান রক্ষা করা বড় কঠিন আমাদের ইমান হরণের জন্য আমাদের উপর মুসিবত আসছে আজকে ছোট ছোট বাচ্চাদের হাতে বিভিন্ন পাবজি থেকে শুরু করে আজকে বিভিন্ন মোবাইলে গেম দিয়েছে আজকে লেখাপড়া থেকে তারা বঞ্চিত লেখাপড়া থেকে দূরে সমাজ কিভাবে বিনির্মাণ করবে সমাজ কিভাবে গঠন করবে আজকে তারা সমস্ত জ্ঞান থেকে অনেক দূরে অনেক দূরে আজকে মুসলিম মিল্লাতের উপর একের উপর এক বিপদ আসছে আমাদের ইমানে পরীক্ষা চলছে আপনি অবাক হবেন ইলুমিনাতি দাজ্জাল কয় হবে এক বর্তমানে বিশ্বে আপনারা সব কিছু দেখুন এক চোখ দিয়ে বিভিন্ন প্রতীক করা হচ্ছে অর্থাৎ তারা দাজ্জালের অনুসারী দাজ্জাল এখনো আসে নাই আমার নবীজি বলেছে সাহায্য বানাই দাজ্জাল আসবে কি আমাদের আগে কিন্তু আফসোস এখন থেকে দাজ্জালের অনুসারীরা তারা দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে দাজ্জাল আসলে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আজকে ইমান নিয়ে খেলা হচ্ছে ইমান নিয়ে খেলা চলছে চলুন আমরা ইমানকে মজবুত করি বাইর আমার বন্ধুরা আমার ইমানের বিপরীত হলো কুফুর ইমানের বিপরীত হলো কি কুফুর কুফুর মানে সাই একটা বাস্তব সত্যকে ডেকে ফেলা বাস্তব সত্যকে স্বীকার করার নাম হলো কুফুরি আর যিনি বাস্তব সত্যকে স্বীকার করে তারাই হলো কাফের আসমান দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে জমিন দেখা যাচ্ছে আমরা ফর্ম পাচ্ছি সব কিছুতে আল্লাহর নিদর্শন রয়েছে কারণ পৃথিবীতে কিছু কিছু এমনি এমনি কিছুই হয় না যদি পৃথিবীতে এমনি এমনি যদি সব কিছু হয়ে যেত তাহলে আমার পকেটে টাকা আসে না কেন হ্যাঁ আমার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিকভাবে লক্ষ লক্ষ টাকা জমা হয় না কেন কারণ সেখানে আমি রাখি নাই তাহলে পৃথিবীতে অটোমেটিক কিছু হয় না যা হয় সব আল্লাহ করেন সুতরাং এই চিরসত্যকে যারা অস্বীকার করে হলো কাফের তারাই হলো কাফের বাইর আমার বন্ধুরা আমার কিতাবের ভিতরে লিখেছে ইন্নাল কাফিরা ইজা আল ইমান ফাহুয়াল মুনাফিক কোন কাফের যদি দুনিয়ার সুবিধা বুক করার জন্য নিজেকে ইমান প্রকাশ করে নিজেকে মুমিন দাবি করে সে হলো মুনাফিক সে হলো কি মুনাফিক আসলে সে কাফের দুনিয়ার সুবিধা বুক করার জন্য দুনিয়ার সুবিধা বুক করার সে হলো মুনাফিক আমার নবীর যুগে মুনাফিক ছিল কিনা নাকি ছিল না ছিল কিন্তু আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম এই মুনাফিকদেরকে কিছু বলতে পারতেন না কারণ তার উপর দিয়ে মোমেনের লেবাস ধরে আছে তাদের নাম মোমেন তার দাবি করে আমি মোমেন কিন্তু তাদের সমস্ত কাজ হলো কাফের ভিতরে ভিতরে তারা কাফের সাথে তাদের সম্পর্ক তাদের কাছে আসলেই মান নাই তারা আসলে কাফের কিন্তু তারা সুবিধা ভোগ করার জন্য তারা নিজেকে মুভমেন্ট দাবি করে তারা হলো মুনাফিক এই মুনাফিকের শাস্তি আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকের উপর আয়ত নাসিল করেছেন ইন্ডাল মুনাফিকিন সবচেয়ে কঠিন কারণ এই মুনাফিকরা সবচেয়ে ইসলামের ক্ষতি করে আমাদের নবীকে বেশি কষ্ট দিয়েছিল কে কারণ আমার আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ আবুল্লাহ আবুল আহাব সাইবা উদ্বার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে পারে নাই কারণ তার বিরুদ্ধে লড়াই করলে তো বলবে আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নিজের সাথীদের উপর লড়াই করে কথা বলেন বুঝেন নাই এই জন্য মুনাফিকের শাস্তি বেশি ভয়ঙ্কর মুনাফিকরা আল্লাহর আজহাব থেকে বাঁচতে পারবে না যারা আসলে সুবিধাবাদী মুমিন তারা হলো মুনাফেক কারণ আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না আপনি তাদেরকে কিছু বললে এ তুমি আমাকে ছিও আমি তাহাজুদ পড়ি আমি কোরআন পড়ি আমার আমার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আমার কিছু বলা যাবে না কিন্তু তার সমস্ত কাজ কর্ম সমস্ত বক্তব্য কাফেরদের বক্তব্য ভাইর আমার বন্ধুরা আমার কিতাবের ভিতরে লিখতেছেন ওয়াইন আজহারা কোফরাহু বাদান ইমান একজন মানুষ মোমেন হয়ে গেছে পরিপূর্ণ মোমেন হওয়ার পর সে আবার কাপের হয়ে গেছে সে হলো মোত্তা সে হলো কি মোত্তা সে হল নাস্তিক সে মোমেন কিন্তু সে এখন নিজেকে কাফের করে কাফের কালচার তার ভালো লাগে তার টুপি তার ভালো লাগে না ইসলাম তার ভালো লাগে না কোরআন ভালো লাগে না সে হলো কি মোরতাদ সেই মোত্তা সে নাস্তিক হয়ে গেছে ওয়াইন আজহার শিরকা ফিল উলুহিয়া আল্লাহর কবুত্বের ভিতরে যে মহান আল্লাহ রব্বুল আলমিন প্রভু হিসাবে যে সমস্ত গুণাবলীর অধিকারী ওই সমস্ত গুণাবলীকে যদি আপনি আল্লাহ ছাড়া কাউকে দেন আল্লাহ ছাড়া কাউকে দেন তাহলে আপনি মুশ্রেক হয়ে গেছেন আপনি আল্লাহর উলুহিয়াতের মধ্যে আপনি শিরিক করেছেন তাহলে সেই হলো মুশরেক সেই হলো মুশরেক নবী নবী সাল্লাম কেউ যদি আমার নবীর নবুয়তকে স্বীকার করে আমার নবীর নবুয়তকে কি করে স্বীকার করে আমার নবী যে নবী সেই কথা মানে কিন্তু ওয়ান্তিক কুফরি তার সমস্ত বক্তব্য কাফের কুফুরি মতবাদ সে বিশ্বাস করে নবীকে নবী মানে বলেন না এদিকে বলেন নবী নবী হ্যাঁ নবী আবার তার সমস্ত বক্তব্য হলো কি কুফুরির বক্তব্য দেয় তাহলে সে হলো জিন্দিক সে হলো কি জিন্দিক ধর্মচ্ছুত আমি আজকে সমস্ত আলোচনাগুলা বড় ধরনের কোনো বই থেকে করি নাই আমাদের সরকারি মাদ্রাসা বোর্ডের নবম দশম শ্রেণীর যে আকায়ের বই আছে ওই আকায়ের বইয়ের একদম শুরুতে একদম শুরুতে আপনারা আরবি তো আছে বাংলা অনুবাদ করা আছে যাদের ছেলে মেয়েরা সরকারি মাদ্রাসায় পড়ে আপনার নবম দশমের আকায়ের বই থেকে বলতেছি আজকের কথা আমার মুখের কথা নয় এটা সরকারি স্বীকৃত মাদ্রাসা বোর্ডের বই থেকে বলতেছি বড় কিতাবের দিকে আমি যাচ্ছি না আকিদাতুল তাহাবি আকাইদে নসাবির বড় কিতাব আছে ওখান থেকে আমি বলতেছি না কিতাব থেকে বলতেছি আমরা কিতাবের অনুযায়ী আমরা সবাই আমরা কে কোন স্থান কোন পর্যায়ে আমরা পড়েছি আমাদেরকে চিন্তা করতে হবে সর্বশেষে আল্লাহ রব্বুল আলমিনের বড়ত্ব আল্লাহর সার্বভৌম সকল ক্ষমতা মালিকুল মুল যার হাতে ইজ্জত যার হাতে লাঞ্ছনা যার হাতে সবকিছু যার হাতে রিজিক এক আল্লাহর আমরা একাত্মবাদকে আমরা স্বীকার করে আমাদের ইমানকে মজবুত করি রাসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমার নবীর প্রতি সর্বোচ্চ মহাপত রেখে হাদিস মুকরব করে আমাদেরকে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন সর্বদা আমিন